দেখব ফেসবুকের গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিং যেমন ফেসবুকের টু ফ্যাক্টর কোড কীভাবে দিতে হয় অনেকে টু ফ্যাক্টর কোড দিতে পারে না অনেকের ধরে যেতে হয় অন্যের ধরে সাহায্য যেতে হয় আর কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করব যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা অন্যের ফোনে লগ ইন করা থাকলে সেটা কিভাবে ডিসকানেক্ট করে দেবো নিজের ফোন দিয়ে অন্যের ধরে যাওয়া লাগবে না সেটা শেখাবো আর কীভাবে অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে হয় অনেকে নাম চেঞ্জ করতে পারে না অনেক সমস্যা হয় সেগুলো দেখাবো আমরা প্রথম ফেসবুকে হোম পেজ যাবো ফেসবুকটা ওপেন করে অন্য হোম পেজ থাকবো থাকার পরে আমরা অ্যাকাউন্টে যাবো সরাসরি অ্যাকাউন্টে যাওয়ার পর এরকম সেটিং গেট যাব এখন সিটিংয়ে প্রবেশ করার পরে প্রিভাসি চেক আপ এই জায়গায় যাবো এই যে তালা দেওয়া তালার মতো একটা চিহ্ন দেওয়া এটাতে প্রবেশ করব এটাতে প্রবেশ করার পর আমরা এই তালায় প্রবেশ করবো এই তালার মতন যে চিহ্নটা দেওয়া আছে ফটো কেপ ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি এই যে এই জায়গায় আমরা প্রবেশ করব এই যে ক্লিক করার পরে এই যে তিনটা অপশন এই জায়গায় দেখেন দেওয়া আছে how to keep your account এই যে your password is okay turn on two factor করে এই যেটা আমাদের যে দুটো আমাদের খুবই প্রয়োজন সেই দুটো এই এই জায়গায় আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এই জায়গায় আমার পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো দরকার নেই এই জায়গায় আমরা যাব না না যে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমরা এটাও নেক্সটে ক্লিক করব নোটিফিকেশন ফেসবুক নোটিফিকেশন তাও অফ থাকলে সমস্যা নেই আমরা নেক্সটে ক্লিক করে দেবো দিলে আমাদের তিনটে টিক হয়ে গেছে দেখুন প্রথমে এখন টিক ছিল না এখন তিনটে tick you your all set মানে প্রত্যেকটা সেট করা হয়ে গেছে এখন আমরা এটা সেট হয়ে গেছে আমাদের টিকিট টিকটটা সেট এবার আমরা আবার সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা সরাসরি এখান থেকে সেটিংয়ে প্রবেশ করব হ্যাঁ, আমরা এই জায়গা সেটিংয়ে প্রবেশ করব সেটিং ক্লিক করার পরে আমাদের এই জায়গায় সিকিউরিটি অ্যান্ড লগ ইন আছে আর আছে জেনারেল আমরা প্রথম জেনারেলে যাব জেনারেলে গেলে জেনারেলে ক্লিক করার পরে এই জায়গায় দেখুন নাম তাস্কিয়া তানজুন রোশা এই আইডিটা আমরা এই জায়গাতে এডিট করতে পারবো নাম সম্পূর্ণ চেঞ্জ করতে পারবো এই জায়গায় এই জায়গায় এই জায়গাতে নামটা চেঞ্জ করে দেবে প্রথম দেবো পাঁচ মিনিট পরে দেবো হচ্ছে মিডিল মিল আর লাস্টে দেবো হচ্ছে লাস্ট নেম বা শেখ মোল্লা যে যেটা সে সেটা দিলে হবে আর এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ষাট দিনের ভিতরে নাম চেঞ্জ করতে পারবেন একবার যদি নাম চেঞ্জ করেন ষাট দিন পরে দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন তার আগে চেঞ্জ করতে পারবেন না এখন এই নামটা কীভাবে চেঞ্জ করব আমি সেটা চেঞ্জ করে দেখাবো নাম দেবেন Saskia. এখন এই নামটা লেখার পরে আমরা চেঞ্জে ক্লিক করব এই যে ক্লিক করার পরে চেঞ্জে ক্লিক করার পরে আমাদের এই জায়গায় সিলেক্ট করতে হবে যে আমি যেটা লিখেছি সেটা থাকবে না অন্য কোনো যে এরকম সিলেক্ট করতে পারবে আমি যেটা দেবেন সেটা সেই জায়গায় আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন sattık bu gözü. পাথরটি ভুল যাচ্ছে এভাবে দিলে আপনাদের এই সেন দিলে সেভে যাবে এবার আমরা দ্বিতীয় কীভাবে আছে পাসওয়ার্ড চেঞ্জ করবো অনেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে না যে অন্যের ফোনে লগ করা আছে এখন সেটা কিভাবে ডিসকানেক্ট করবে এখন তাকে বলতে পারতেছে না ডিসকানেক্ট করতে পারতেছে না এই ক্ষেত্রে নিজের ফোনে ফোন দিয়ে এটা করা সম্ভব এক মিনিটে খুব সহজে এটা করতে পারবে আমরা প্রথম সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করব ক্লিক করার পর এই দেখুন এই জায়গায় লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার পর এই যে ক্রিয়েট পাসওয়ার্ড দিতে হবে এই যে নিউ মানে প্রথম যে পাসওয়ার্ডটা ফোনে দেওয়া আছে আইডিতে দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা দেওয়া দেবেন দেওয়ার পরে নিচে নিউ পাসওয়ার্ড এই নিউ যেটা দেওয়া দেবেন সেম পাসওয়ার্ড হিসেবে দেবেন তারপরে সেন্স পাসওয়ার্ড দেবেন আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি pass after rulers pass এভাবে আপনারা পাঁচ আটটা শেষ করে নেবেন খুব সহজে পাঁচ আটটা শেষ করতে পারবেন আমার পাসওয়ার্ডটা ভুল দিচ্ছে আমি ফরগেট পাসওয়ার্ডে পাসওয়ার্ডটা পুনরায় সেট করবো अमी फॉरगेट पासवर्ड के पास एक्टर पुनः सेट कर पासवर्ड पासवर्ड सेट करने से नहीं আপনারা এভাবে আপনাদের পাসওয়ার্ডটা সেট করে নেবেন কন্টিনিউ এখন এই জায়গায় এই যে কন্টিনিউ করেছি আমার পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে এখন এই জায়গায় আমি যখন পাসওয়ার্ডটা ই করবো এই যে লেখা আছে log out of other device মানে সমস্ত ডিভাইস থেকে অ্যাকাউন্টটি লগ ইন করতে করে দেবো কীভাবে করব যখন আমি এ জায়গায় টিক দিয়ে দেবো দিয়ে কন্টিনিউ করবো তখন সমস্ত ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে এমনকি নিজের ফোন থেকেও লগ আউট হয়ে যাবে সেটা নতুন পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে অন্য থেকে ঢুকতে হবে দেখুন এভাবে আমি কন্টিনিউ করে দিলাম এভাবে কন্টিনিউ করে দেবেন হি তাসকিয়া এস আমাদের অ্যাকাউন্টে লগ আউট হয়ে গেছে অ্যাকাউন্টে লগ আউট হয়ে গেছে এভাবে অ্যাকাউন্ট লগ লগ আউট করবে সমস্ত ডিভাইস